বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাব্বর টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ একাব্বর হোসেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক আপনারা যিনারা রয়েছেন আপনাদের পিডিএস আইডি কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করবেন এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক যারা এখনও আপনাদের পিডিএস নাম্বার সংগ্রহ করতে পারেন কিভাবে এই পিডিএস আইডি জন্য অনলাইনে আবেদন করে এবং তা সংগ্রহ করবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো শুরু করি আজকের এই ভিডিও আপনারা কীভাবে আপনাদের পিডিএস আইডি বের করবেন সেটা দেখাবো এর জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম এবং অ্যাড্রেস বারে গিয়ে লিখব W W dot EMIS EMIS dot gov dot BD EMS dot gov DD এখানে এরপর দেখেন এখানে ইএমআইএস e ডিএসএসি এখানে আমরা ক্লিক করবো এরপর এই যে ওয়েবসাইট আসছে এর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটের যেখানে এখানে হোম পোর্টাল রিপোর্টস তো আপনাকে হোমে পোর্টালে ক্লিক করতে হবে পোর্টালে ক্লিক করতে হবে এরপর দেখেন আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সমূহের জনবলের তথ্য এর নিচে দেখেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান এরপর এখানে ইআইএন e নাম্বার আপনার প্রতিষ্ঠানের ইআইএন e নাম্বার দেবেন হ্যাঁ পরে শিক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে এখানে আপনি যে অঞ্চলে সেটা নির্বাচন করবে এবং এরপরে দেখেন আপনাকে জেলা নির্বাচন করতে হবে আমি আমার জেলা নির্বাচন করলাম এরপর উপজেলা উপজেলা সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানের ধরন এখানে এখানে ক্লিক করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা স্কুল ও কলেজ আমি স্কুল নির্ধারণ করলাম ব্যবস্থাপনার নির্বাচন এখানে আপনার প্রতিষ্ঠানের যে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট না লোকাল এখানে আপনি নন গভর্নমেন্ট বেসরকারি এখানে সিলেক্ট করতে হবে এরপরে আপনি এখানে স্কল করেও আপনার প্রতিষ্ঠান নিয়ে আসতে পারেন অথবা আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার টাইপ করলে আপনি কিন্তু চলে আসবে আপনার প্রতিষ্ঠানে যে দেখেন চলে আসছে এবং এরপরে নিচে দেখেন এখানে শিক্ষা শিক্ষক কর্মচারী এখানে শিক্ষক এ যেমন আমার প্রতিষ্ঠানের নাম এবং এখানে প্রধান শিক্ষক এরপর দেখেন এখানে কমিক নম্বর নাম পিডিএস আইডি হ্যাঁ এই যে পিডিএস আইডি চলে আসছে আপনি এখানে একবারে সবগুলো দেখা না গেলে আপনি স্কল করে নিচে যায় দেখবেন যেমন আমি আমারটা দেখতেছি হ্যাঁ? এভাবে আপনি বের করবেন তো এরপরে এখন কথা হলো যাদের ই পিডিএস আইডি নেই তাদের তারা কিভাবে বের করবে হ্যাঁ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক যাদের পিডিএস আইডি নেই তাদের জন্য আমি একটা ইয়ে করে দেখাচ্ছি কীভাবে বের করে একই ঠিকানায় প্রবেশ করতে হবে W W dot EMIS dot gov dot BD এখানে ইএমআইএসে e ক্লিক করলে এখানে যে হোম পেজটা আসছে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে হ্যাঁ আপনাকে আবেদন করতে হবে একটা ফর্ম আছে দেখেন এখানে রেজিস্টারে ক্লিক করবেন আমি এখানে করে দেখাচ্ছি একটা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখেন অনলাইন রেজিস্ট্রেশন এবং নিচে আছে অফার নিউ টিচার্স ল এমপ্লয় এবং গভর্নমেন্ট কলেজ টিচার্স হ্যাঁ আপনি নন গভর্নমেন্ট কলেজ টিচার আপনি যদি কলেজ টিচার হন তাহলে কলেজে দেবেন আমি যেহেতু school non government school teacher তাহলে আমি স্কুল টিচারে ক্লিক করলাম তো এই ক্লিক করার পর রেজিস্ট্রেশন বেসরকারি স্কুল রেজিস্ট্রেশন ফর্ম বেসরকারি স্কুল শিক্ষক এখানে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন না থাকলে না দিন তো আমার যেহেতু আছে তাহলে মনে করেন যে হ্যাঁ দিলাম তো এখানে এখন আপনি নাম এখানে লিখবেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম আচ্ছা এই ফর্মটা ফিল করতে হবে সঠিক তথ্য দিয়ে তো আমি এখানে একটা পূরণ করে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন এরপর এই যে কর্মস্থলের তথ্য এখানে আপনার যদি প্রশাসনিক হয় তাহলে প্রশাসন সাধারণ নিয়োগের সময় যে ধরুন সহকারী শিক্ষক মানে ট্রেড ইনস্ট্রাক্টর আপনি যদি ট্রেড ইনস্ট্রাক্টর হন তাহলে ট্রেড ইনস্ট্রাক্টর আর সহকারী শিক্ষক যেহেতু আমি যেটা পূরণ করছি সহকারী শিক্ষক বিষয় এখানে বিষয় আপনি সিলেক্ট করবেন আপনি যে বিষয়ে নিয়োগ পেয়েছেন এখানে আমি সায়েন্স বিজ্ঞান সিলেক্ট করব এরপরে দেখেন নিয়োগের ধরন আপনি প্রকল্প পিএসসি সরাসরি আপনি এখানে যদি সরাসরি হ্যাঁ এরপর পদবি হ্যাঁ, আপনার সহকারী শিক্ষক না ট্রেড সহকারী শিক্ষক যোগদানের তারিখ আপনার যোগদানের তারিখ এখানে সিলেক্ট করতে হবে একুশ চার একুশ চার দুই হাজার পর্যন্ত এরপর প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানের জায়গাতে সে আপনি দেখেন এখানে আপনার প্রতিষ্ঠানের এখানে যদি আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার e দেন তাহলে কিন্তু এখানে চলে আসবে এবং এটা সিলেক্ট করতে হবে এবার সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনার নিয়োগের সুপারিশ নিয়োগ বডি যেহেতু নিয়োগ বডি দিচ্ছে এনটিআরসি নিয়োগ এনটিআরসি হলো এনটিআরসি নিয়োগ বডি এরপর এনটিআরসি রোল নাম্বার আপনি এখানে গ্যারেন্টি আছে এবং পরীক্ষার বছর পরীক্ষার বছর যেটা হয়েছে সেটা দেবেন তেরো এরপরে এখানে দেখেন আপনার এখানে ছবি চাইবে ফাইল হ্যাঁ ছবি ফাইল নির্বাচন করতে হবে এখানে আমি ছবি সিলেক্ট করব আমি এখানে এই যে ছবি সিলেক্ট করলাম আমি যেটা করছি এরপরে আপনাকে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি এখানে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি নিয়োগ ও যোগদানপত্র আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র স্ক্যানিং করে এটা কম্বাইন্ড করতে হবে হ্যাঁ মার্চ করতে হবে আমি সেই মার্চ করাও একটা ভিডিওতে দেখাবো এই যেখানে আমি নিয়োগপত্র এবং যোগদানপত্র আমি এখানে মার্চ করেছি দেখেন এখানে এই দেখেন আমরা এই যে নিয়োগপত্র এবং যোগদানপত্র দুটোই আছে এখানে তো এভাবে তো এখানে আমি এখানে সিলেক্ট করে ফাইল নির্বাচন করে এখানে অ্যাড করলাম হ্যাঁ এরপর সকল তথ্য আমি আরেকবার মিলে দেখে দেখেন হুমায়ুন কবির হ্যাঁ, এরপরে এখানে দিয়ে আপনাকে আমি এখানে সাবমিট করব হুম এবং সাবমিট ক্লিক করে দেখেন এখানে আসছে একটা মেসেজ আপনার রেজিস্ট্রেশন আবেদন জমা হয়েছে এখানে এখন প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তো আমি ঠিক আছে ক্লিক করলাম তো এটা হচ্ছে আপনি করলেন যে আবেদন করলেন এখন যেটা করতে হবে প্রধান প্রতিষ্ঠান প্রধান হ্যাঁ প্রতিষ্ঠান প্রধান এখানে আপনাকে এটাকে অনুমোদন দিবে এবং সেটা কিভাবে দেবে আমি যেমন এটা আমি মনে করেন যে প্রতিষ্ঠান প্রধান হিসেবে যদি অনুমোদন দেয় তাহলে সেখানে লগ ইন করতে হবে হ্যাঁ লগ করে এখানে ইউজার আইডি দিতে হবে যেমন আমার ইউজার আইডি আমার প্রতিষ্ঠানে দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে যেটা এমপিওর আবেদন করতে যে পাসওয়ার্ড লাগে হ্যাঁ? সেটা লাগবে দেওয়ার পর সাইন ইন করতে হবে দেখেন এরকম একটা পেজ আসবে এইচ আর এম হ্যাঁ এম কিউ তো আপনাকে এইচ আর এম এখানে ক্লিক হ্যাঁ, করতে হবে ক্লিক হ্যাঁ, করবে এবং ক্লিক করে এখানে দেখেন অ্যাপ্রুভাল হ্যাঁ টিচার্স রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি যে আবেদন যাদের হয়েছে এখানে দেখেন এখানে যেগুলো অ্যাপ্রুভাল করা হয়েছে এই যে দেখেন যেটা আবেদন করা হয়েছে সাবমিটেড এটাকে আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলে এই যে হ্যাঁ, এখানে বাম পাশে ক্লিক করলে এরকম আসবে এখানে অ্যাপ্রুভ অনুমোদিত আমি এখানে অনুমোদিত ক্লিক করলাম are you sure to approve yes click করলাম তাহলে এখন কিন্তু অনুমোদন হয়ে গেছে হ্যাঁ এই দেখেন এখন অ্যাপ্রুভড হ্যাঁ অ্যাপ্রুভড আছে আপনার ইএমআইসটা e দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষা প্রতিষ্ঠান এরপরে দেখেন এখানে আপনার প্রতিষ্ঠানের ইআই e নম্বর এরপর নির্বাচন করবেন দেখেন আমি সেই হ্যাঁ? এই যে দেখেন নওগাঁ এরপর দেখেন এখানে সাপাহাড় স্কুল বেসরকারি হ্যাঁ এখানে সিলেক্ট করে আপনি এখানে আপনার হ্যাঁ, হ্যাঁ। এখন শিক্ষক কর্মচারী দেখেন আমি যে এখানে স্ক্রল করে আমি যেটার করলাম দেখেন এই যে দিলাম এই যে হুমায়ুন কবির এটা আবেদন করলাম এই যে পিডিএস আইডি তো এভাবে আপনারা আপনার যাদের পিডিএস আইডি অনলাইনে নেই তারা আপনারা এভাবে এই ফর্মটা পূরণ করে পিডিএস তৈরি করবেন তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমার পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ